হ্যালো বন্ধুরা স্টুডিও ফিরদেশের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমি আজকে আপনাদের ম্যানুয়াল মুডে বেস্ট পিকচার কোয়ালিটি সেটিংস দেখাবো যাতে করে ওয়েডিং ফটোগ্রাফিতে ছবি তুলে আনার পর আপনারা খুব সুন্দরভাবে কম্পিউটারে পোস্ট এডিটিং করে নিতে পারবেন তো চলুন শুরু করা যাক আজকের সেটিংস দেখুন আমাদের ক্যামেরা রয়েছে ম্যানুয়াল মুডে ম্যানুয়াল মুড কোথায় পাবেন এখানে একটা হুইল রয়েছে এই হুইলটা ঘুরে এখানে এম লেখা রয়েছে এম এর পাশে একটা সাদা পয়েন্ট রয়েছে সেই সাদা পয়েন্টের সোজা আপনি এটা রেখে যদি দেন তাহলে ম্যানুয়াল মোড এখানে দেখাবে আর আমার হাতে যে ক্যামেরাটি রয়েছে সেটা হচ্ছে ক্যানন এইচডি ক্যামেরা তো কী করবো প্রথমে ম্যানুয়াল মোডে আমরা গেছি মনে রাখতে হবে ক্যামেরায় ম্যানুয়াল মোডে বাই ডিফল্ট যে সাটা স্পিড থাকে এখানে হুইল ঘুরিয়ে যেখানে হুইল রয়েছে এই হুইলটা ঘুরিয়ে by default one by one twenty five shutter speed থাকে এইটার বাই ডিফল্ট থাকে আমরা সাধারণত one by one twenty five থেকে একটু বাড়িও নিতে পারি ওয়ান বাই ওয়ান সিক্সটি করে নিতে পারি কিন্তু সুবিধার জন্য আমরা one by one twenty five speed রাখলাম এরপরে আমাদের সঙ্গে আসবে অ্যাপারচার ভালো সার্ট ফটো পেতে গেলে আমাদের অ্যাপারচারের দিকে খেয়াল করতে হবে তো এই অ্যাপারচার কত হবে না অ্যাপারচার হবে তাহলে আমরা অ্যাপারচার রাখছি কত না এইট টু ইলেভেন অ্যাপারচার আমরা রাখতে পারি এইট টু ইলেভেন এর মধ্যে আমরা যদি অ্যাপারচারটা সেট করতে পারি তাহলে আমাদের শার্ট পিকচার পাওয়া যাবে সেটা অবশ্যই আপনার বিয়ে বাড়ি হোক বা যেখানে আপনি ফটোশ্যুট করছেন ঠিক সেখানে তার লাইটিং কন্ডিশনের উপরে তো আমরা আমাদের সুবিধার মতো আপাতত এইট করে এইট করে রেখে দিচ্ছি আমরা অ্যাপারচার এইট করে রাখলাম এরপরে আমরা যেটা আসবো সেটা হচ্ছে আইএসও তো আইএসওতে আমরা এই হচ্ছে আইএসও তো আইএসও কত রাখবো না আইএসও আমরা রাখবো যেহেতু ম্যানুয়াল মোডে আমরা ফটোশ্যুট করছি তো আমাদেরকে চেষ্টা করতে হবে আইএসওটাকে সর্বোচ্চ কমিয়ে রাখার তো আইএসওটাকে আমাদের সর্বোচ্চ কমিয়ে রাখার চেষ্টা করতে হবে সেটা কি করতে হবে না আইএসওটাকে আমরা দেখো এখানেই আমরা আইএসও রাখবো হয় দুশোতে রাখবো কিংবা একশোতে রাখবো যদি আমরা আইএসও একশোর মধ্যে রেখে ছবি আমার মনের মতো ছবি নিয়ে আসতে পারি তাহলে তো খুব ভালো একটা বিষয় তো আমরা একশো থেকে দুশোর মধ্যে একশো থেকে দুশোর মধ্যে আমরা আইসি রাখার চেষ্টা করব তো আমরা এখানে ধরো দুশো রাখছি তো আইসিটা কি হয় না লাইটিং কন্ডিশন অর্থাৎ আপনার বিয়ে বাড়িতে বা যেখানে আপনি শ্যুট করছেন সেখানে যদি লাইটটা যদি সাফিসিয়েন্ট থাকে তাহলে আমরা এই আইসিটাকে কমিয়ে নিতে পারবো আইএসও আমরা এখানে কমিয়ে নিতে পারবো এরপরেও যদি আমার মনের মতো পিকচার না আসে যদি না হয় তাহলে আমরা আয়সাটাকে সামান্য কিছুটা বাড়িয়ে নিতে পারবো চারশো নিতে পারবো বা পাঁচশো বা ছশো কিন্তু কখনো আটশো বা ওয়ান থাউজেন্ড বা এক হাজার বা বারোশো বা ওয়ান থাউজেন্ড টু হান্ড্রেডের মধ্যে আমরা যাবো না বেশি সাতাশ আয়সাতে গেলে কি হবে না পিকচারে নয়েজ আসে পিকচার তো হয় কিন্তু নয়েজ আসে তো আমরা কি করব না আয়সাটাকে একটু কমিয়ে নিয়ে আমরা এখানে দুশো রাখবো তো আমরা আয়সা দুশো রাখলাম এরপরে এরপরে আমাদের যেটা রয়েছে এক্সপোজার কম্পোজিশন তো এই এক্সপোজার কম্পোজিশনে আমরা কিছু করবো না এটা যা আছে বাই ডিফল্ট এটা রেখে দেবো এরপরে আছে flash exposure composition flash exposure composition এটাও বাই ডিফল্ট আমরা রেখে দেবো এরপরে আমরা আসবো কি না আমাদের যেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে পিকচার স্টাইল দেখো এখানে পিকচার স্টাইল প্রচুর টাইপের পিকচার স্টাইল আছে এটা হচ্ছে পিকচার স্টাইলটা হচ্ছে অটো অটো পিকচার স্টাইল এটা অটো পিকচার স্টাইল এটা হচ্ছে স্ট্যান্ডার্ড এটা হচ্ছে পোর্ট্রেট এটা হচ্ছে ল্যান্ডস্কেপ এটা হচ্ছে ফাইন ডিটেল আর এটা হচ্ছে নিউট্রাল তো আমরা ম্যানুয়াল মোডে যখন ফটোশ্যুট করব তখন আমরা দুটো কাজ করতে পারি একটা হচ্ছে নিউট্রালে করতে পারি যদি আমি কম্পিউটারে কাজ করার সময় কম্পিউটারে কাজ করার সময় যদি ভালো পোস্টার করতে পারি তাহলে আমি অবশ্যই নিউট্রাল মোডে দেব যদি ভালো এডিটিং করতে পারি তাহলে আমি নিউট্রাল মোডে করে নিতে পারবো তার ভালো এডিট করা হবে কিন্তু আমরা এখানে আমাদের সুবিধা মতো আমরা স্ট্যান্ডার্ডে যাচ্ছি স্ট্যান্ডার্ড পিকচার মোডে আমরা যাচ্ছি স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড করলে আমরা ম্যানুয়াল মোডে ভালো পিকচার কোয়ালিটি পেতে পারি এরপরে আমরা আসবো একটা অবশ্যই রয়েছে যে কেলভিন বিভিন্ন এখানে কালার টেম্পারেচার রয়েছে দেখো কালার টেম্পারেচার রয়েছে একটা জিনিস মাথায় রাখতে হবে কখনোই আমরা অটো অ্যাম্বিয়েন্স প্রায়োরিটিতে রাখবো না মেলার মোড়ে যখন আমরা ফটোশ্যুট করতে যাচ্ছি তখন আমরা কখনো অটো হোয়াইট ব্যালেন্সে রাখবো না কারণ অটো হোয়াইট ব্যালেন্সে না রেখে আমরা তাহলে কোথায় যাব না আমরা চলে যেতে পারি কাস্টমে এখানে কি হবে এখানে কাস্টমে যদি আপনার কাছে গ্রে কার্ড থাকে গ্রে কার্ড ইউজ করতে আপনি ভালো পারেন যদি তাহলে আপনি কাস্টম ইউজ করুন নতুবা সবচেয়ে সুবিধা একদম প্রফেশনাল ফটোগ্রাফারের মতোই আপনি প্রফেশনাল ফটোগ্রাফার হতে পারবেন যদি আপনি কেলভিনটাকে ভালো বুঝতে পারেন কেলভিনটাকে আমরা বাড়া বাড়ানো বা কমানো করতে পারি দেখুন কেলভিনটাকে আমরা বাড়াচ্ছি এখন উনপঞ্চাশশো পাঁচ হাজার একান্নশো বাহান্নশো তিপ্পান্নশো ইত্যাদি করে বাড়াচ্ছি যদি আপনার স্টুডিও লাইট স্টুডিও লাইট যদি ইয়েলো বেস হয় অর্থাৎ যদি ইয়েলো টাইপের কালারের হয় স্টুডিও লাইট যদি ভালো থাকে তাহলে আপনি এটা কত রাখতে পারেন না পাঁচ হাজারে রাখতে পারেন পাঁচ হাজারে রাখার পরে যদি আপনি বিয়ে বাড়িতে দেখেন যে না আপনার ছবিতে টেম্পারেচারটা অত্যধিক বেশি হচ্ছে তখন আপনি কি করবেন না টেম্পারেচারটাকে একটু কমিয়ে দেবেন আপনি টেম্পারেচারটা কমিয়ে বিয়াল্লিশতে রাখতে পারেন টেম্পারেচার আপনি আপনার সুবিধা মতো টেম্পারেচার করে দিতে পারবেন যাতে আপনার মনের মতো অর্থাৎ আপনি যে ছবিটা লুকস চাইছেন সেই লুকস দিতে গেলে আপনাকে টেম্পারেচার কন্ট্রোল করে নিতে হবে এরপরে আমরা আসবো যে অটো লাইটিং অপটিমাইজার এটা আপনি ইচ্ছে করলে চেঞ্জ করে নিতে পারেন তবে আমি আমার মতে এটা না করলেও চলে তো আপনি করতেও পারেন বা না করলেও চলে তো আমরা এটাই রাখলাম এখন আমরা আসব ফোকাস এবং এখানে ফোকাস যেখানে রয়েছে AI focus F operation AI focus এটা আমরা করব না কারণ আমরা যেহেতু ম্যানুয়াল মোডে ফটো তুলতে যাচ্ছি এবং ছবিটা স্টিল রয়েছে অর্থাৎ সাবজেক্ট যার আপনি ছবি তুলছেন সে একদম পুরো স্টিল রয়েছে তখন আমি অবশ্যই আপনাদের প্রিফার করব যে ওয়ান শট ওয়ান শট মোডে এটাকে রাখবেন আর যদি সাবজেক্ট আপনার এটা নড়াচড়া করে যদি ফোকাসিং অন মুভিং সাবজেক্ট যদি সাবজেক্টটা একটু নড়াচড়া করে তাহলে আপনি রাখবেন এআই সার্ভো কিন্তু যেহেতু ম্যানুয়াল মোডে আপনি করতে যাচ্ছেন শাটার স্পিড আপনার রয়েছে one by one twenty five অর্থাৎ এক বাই একশো পঁচিশ তাহলে কিন্তু তাহলে যদি আপনি মুভিং সাবজেক্টে তুলতে চান তাহলে অবশ্যই আপনাকে স্ট্যান্ড লাগবে স্ট্যান্ডের ওপরে বা ট্রাইপড করে ইউজ করে ফটো তুলতে হবে হাতে তুলতে তুলতে গেলে হাতে যদি আপনি ছবি তুলতে চান তাহলে শেক আসতে পারে তো কি করবেন না আপনি সবচেয়ে ভালো হবে ওয়ান শট মোডে রাখবেন যে একদম স্টিল ফটো যে দাঁড়িয়ে আছে তখন ওয়ান শট মোডে রাখলেন এ তো এইটা পরে আমরা চলে আসব যে ম্যানুয়াল সিলেক্ট জোন ম্যানুয়াল সেলের জোনে আমরা আসব কোথায় যাব না ম্যানুয়াল সেলের জোন সবচেয়ে ভালো ম্যানুয়াল মোডে আপনি যখন করবেন হয় সিঙ্গেল পয়েন্ট ফোকাসে রাখতে পারেন এখানে কিংবা নাইন পয়েন্ট ফোকাস পয়েন্টে রাখতে পারেন নাইন পয়েন্টে দেখুন নাইন পয়েন্টে আপনি রাখতে পারেন এই মোডে রাখতে পারেন এটা মিডিলে এটা রেখে আপনি ম্যানুয়াল মোডে ছবি তুলতে পারেন যদি সম্ভব হয় আপনার আপনি কোথায় যাবেন না সিঙ্গেল পয়েন্ট ফোকাস পয়েন্টে যাবেন ওটা আপনাকে দেখাচ্ছি এই হচ্ছে single point right single point focus দেখুন এটাকে আপনি ইচ্ছে মতো যে কোনো এক অংশে সিলেক্ট করে নিয়ে সাবজেক্টকে ফোকাস করতে পারবেন সাবজেক্টের আইকে ফোকাস আপনি ভালোভাবে করতে পারবেন যদি এই ক্ষেত্রে অসুবিধা হয় তখন আপনি যাবেন নাইন পয়েন্ট তখন আপনি চলে যাবেন নাইন পয়েন্ট এই মোড়ে চলে যাবেন এখানে যাবেন এখন আমরা এটা নাইন পয়েন্টে রাখার পরে আমরা আসছি metering mode choose the metering mode how subject brightness is measured অর্থাৎ আমরা এই মিটারিং মোডে কোথায় যাব না ইভালিউটিভ মিটারিংয়ে যাব ম্যানুয়াল মোডে যখন আমরা ফটোশ্যুট করব দুটো মোড আমরা এখানে পছন্দ করতে পারি তো কি না ইভালিউটিভ মিটার মিটার মোড আর আর আমরা এটা স্পট মিটার মোডে যাবো না আর আমরা এটা করতে পারি না সেন্টার ওয়েটেড অ্যাভারেজ যদি আমরা এখানেও যেতে পারি কিন্তু আমাদের সুবিধার জন্য আমরা করব কি না ইভালিউটিভ মিটারিং মোডে আমরা ছবিটা শ্যুট করব এখন আমরা আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় ম্যানর মুডে শ্যুট করার জন্য এবং ভালো ফটোগ্রাফি করার জন্য এবং ভালো পিকচার কোয়ালিটি পাওয়ার জন্য শার্প ইমেজ করার জন্য এবং সেই যে ইমেজটি আপনি ওয়েডিং ফটোগ্রাফি বা যে কোনো জায়গা থেকে তুলে নিয়ে এলেন ছবি শ্যুট করে এলেন সেটাকে ভালোভাবে এডিট করার জন্য অবশ্যই আপনাকে যেটা করতে হবে সে সেটিং সেটা হচ্ছে র র র ইমেজ ইমেজ কোয়ালিটিতে আমাদের যেতে হবে সেটা হচ্ছে র ইমেজ এই র ইমেজ আর কি না লার্জ ইমেজ তাহলে আপনি যখন শ্যুট করবেন তখন একই সঙ্গে আপনাকে দুটো কোয়ালিটির পিকচার আপনাকে দেবে তো র ইমেজ এবং লার্জ ইমেজ আপনি র ইমেজ করলে বিভিন্ন ধরনের অপশন হবে যখন পোস্ট এডিটিং করবেন ক্যামেরায় কম্পিউটারে তখন আপনি র ইমেজে যদি শ্যুট করে নিয়ে আসেন তাহলে আপনি ইচ্ছে মতো কম্পিউটারে আপনার লাইটিং টেম্পারেচার কালার টোন তারপরে নয়েজ রিডাকশান যা যা প্রবলেমগুলো বিয়ে বাড়িতে যদি হয়ে থাকে সেগুলো আপনি এখানে ইজিলি খুব র এবং র এবং লার্জ মুডে আপনি করে নিতে পারবেন পছন্দ মতো করে পোস্ট এডিটিং করে নিতে পারবেন এরপরে আপনি কি করলেন না করলেন যে আপনি করেছেন কি ম্যানুয়াল মুডে গেছেন সাটা স্পিড কন্ট্রোল করেছেন আপনি অ্যাপারেচার কন্ট্রোল করেছেন আপনি আইএসও কন্ট্রোল করেছেন ম্যানুয়াল মুডে করতে গেলে লাইটিং কন্ডিশনের উপরে আপনি এগুলো কন্ট্রোল করছেন তাহলে one by one twenty five যদি আপনি ভাবেন যে আরও স্পিড আমাদেরকে বাড়িয়ে দিতে হবে তাহলে ওয়ান বাই সিক্সটি বা ওয়ান বাই টু হান্ড্রেড ইত্যাদি করতে পারবেন তো যদি এই শাটার স্পিডের মধ্যেই রাখা রাখতে চান তাহলে আপনি যদি দেখেন যে না লাইটিং কন্ডিশন একটু লো তখন কি করবেন না আয়ুষকে সামান্য বাড়িয়ে দেবেন আয়ুষটা একটু বাড়িয়ে দেবেন তাহলে এই ছিল আমাদের বিষয় তাহলে বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন বন্ধুদের শেয়ার করুন আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ